দুনিয়াতে এমন কেউ নেই যে খুশি থাকতে চাই না আমরা প্রত্যেকটা মানুষ চাই খুশি থাকতে কিন্তু আজকের এই সমাজ এবং পরিস্থিতির জন্য পরিবেশের জন্য আমাদের আর সুখী থাকা হয় না এবং এই সুখ এবং একটু আনন্দের জন্য আমরা আলাদা কোনো জিনিসের পিছনে মোহর জন্য আমরা ছুটতে থাকি সামান্য একটু সুখ অনুভব করার জন্য একটা ভুল রাস্তাতে আমরা ছুটতে থাকি এবং আমরা আমাদের সুখটাকে আমরা বাইরে অনুভব করার চেষ্টা করি বা বাইরে খোঁজার চেষ্টা করি কিন্তু বাস্তব জায়গা হচ্ছে সুখ কোথাও বাইরে নেই সুখটা আছে আমাদের নিজের মধ্যে হ্যাঁ এমন নই যে জীবনে আমরা কোনোদিন সুখী হইনি সুখী বহুবার হয়েছি কিন্তু এই সুখটাকে আমরা ধরে রাখতে ব্যর্থ হয়েছি দেখুন বেসিক্যালি দুটো জিনিস ডিপেন্ড করে আপনি আপনার জীবনে কতটা সুখী আছেন এবং আপনার জন্য কতজন মানুষ সুখী আছে এটা খুব ইম্পর্ট্যান্ট তো আজকে আমরা কথা বলবো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমরা কি করে সুখী থাকতে পারবো কারণ সাকসেসের মূলমন্ত্র হচ্ছে স্মাইল যে যত বেশি স্মাইল দিতে পারবে তার হার্ট অ্যাটাক তত কমে যাবে তার রোগ জীবাণু তত কমে যাবে মানসিক প্রেশার কমে যাবে সমস্ত কিছুর দিক থেকে দেখতে গেলে সেই মানুষটা সব থেকে সুখী যে স্মাইল দিতে পারে আর আজকে আমরা কথা বলবো আমরা কি করে খুশি থাকব তো টোটাল দশটা পয়েন্ট হয় আজকে আমি পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড পার্টে নেক্সট পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বলবো তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অলে ক্লিক করে দিন তাতে আমার এই রকমের মোটিভেশনাল ভিডিও বা কিছু শিক্ষণীয় ভিডিও আপনার কাছে আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পাবেন তো বেশি দেরি না করে আজকে আমরা শুরু করব আজকের টপিকস নাম্বার ওয়ান উপায় নিজেকে ভালোবাসুন মাইন্ডেড ফ্রেন্ডস আগে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে আপনার নিজের ভিতরটাকে ভালোবাসতে হবে নিজের উপরটাকে ভালোবাসতে হবে নিজের শরীরটাকে ভালোবাসতে হবে নিজের মনটাকে ভালোবাসতে হবে কথাই বলে যে নিজেকে ভালোবাসতে পারে না সে এই দুনিয়াতে আর কাউকে ভালোবাসতে পারে না অতএব নিজেকে ভালোবাসাটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাকে যারা ভালোবাসে না যারা আপনাকে অ্যাভয়েড করে যারা আপনাকে মর্যাদা দেয় না তাদের কাছ থেকে দূরে থাকবেন এবং এই দূরে থাকাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নিজের ভুল দুর্বলতাগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখুন পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যে মানুষ ভুল করে না অতএব ভুল হওয়াটা কিন্তু স্বাভাবিক অতএব এই ভুলটাকে আজকে যে ভুলটা করলাম এই ভুলটাকে কালকে কতটা সঠিক জায়গাতে নিয়ে যেতে পারছি সেটাই কিন্তু সবথেকে খুব ইম্পর্ট্যান্ট মনে রাখবেন এই পৃথিবী একটা বড় ইউনিভার্সিটি আর আমরা আমাদের জীবনটা একটা ছোট্ট ক্লাসরুম আর এই ছোট্ট ক্লাসরুমে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে এসছি কিছু না কিছু জানতে এসছি এবং আমরা শিখব এবং আমরা জানব কারণ এই পৃথিবীতে জানার কখনো শেষ নেই শিকার কখনো শেষ নেই আপনার জীবনটাকে এক্সপিরিয়েন্স করুন আপনার জীবনটাকে উপভোগ করতে শিখুন ভুল করেছেন করুন দরকার হলে নিজেকে ক্ষমা করুন যদি ভুল করে থাকেন আলাদা কোনো ব্যক্তির কাছে তো ওনার কাছে ক্ষমা চেয়ে নিন শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজের যত্ন নিন কারণ আজকের আপনিই পারেন কালকের আপনিকে সুন্দরভাবে গড়ে তুলতে তার জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস খুব ইম্পর্ট্যান্ট সর্বপ্রথম নিজেকে ভালোবাসতে শেখুন নিজের ভিতরের অনুভূতিগুলোকে ভালোবাসতে থাকুন নাম্বার টু নিজের সাথে সময় কাটান সারাদিন ব্যস্ত নিজের সাথে সময় বের করার বা নিজেকে টাইম দেওয়ার আপনার কাছে সময় নেই তাহলে অবশ্যই আজ এক্ষুনি সময় বের করুন নিজের জন্য কারণ নিজের জন্য সময় বের করাটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের মনই আমাদের চালনা শক্তি পুরো দিনের সারাটা দিনের নেগেটিভিটির জায়গা থেকে একটু বেড়ান একটু টাইম কিছুক্ষণ টাইম আপনি আপনার নিজেকে দিন হ্যাঁ আমি এটা বলছি না যে পুরোটা সপ্তাহ আপনি দিন বা পুরোটা দিন আপনি দিন না কিন্তু আপনি চাইলে পাঁচ থেকে দশটা থেকে পনেরোটা মিনিট আপনি তো আপনার নিজের জন্য সময় দিতে পারেন আর ওই সময়টা শুধুমাত্র একান্তই আপনার ওখানে কিছুই থাকবে না মা বাবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পড়াশোনা কাজকর্ম কিছুই থাকবে না শুধুমাত্র আপনি থাকবেন প্রয়োজন হলে যদি কাছাকাছি কোনো নদী থাকে বা যদি কোনো প্রাকৃতিক জায়গা থাকে বা কোনো পার্ক থাকে যেখানে একা একটু টাইম কাটাতে পারবেন সেখানে চলে যান সেখানে বসুন মন খুলে নিজেকে টাইম দিন নিজের সাথে কথা বলুন দেখবেন একটা সুন্দর আনন্দ একটা সুন্দর অনুভূতির আপনার ঠোঁটে কিন্তু একটা সুন্দর হাসি কিন্তু ধরা দিয়ে যাবে থার্ড নম্বর উপায় শুধু ভাববেন না করে ফেলুন আমরা আমাদের মনের ভেতর অনেক বিতর্কের সৃষ্টি করে মূল্যবান সময়গুলোকে নষ্ট করে দিই তাই না জীবনটা খুবই ছোট এটাকে উপভোগ করুন আমি দেখেছি আমার জীবনে এটা ঘটেছে বা এটা অনেকের জীবনে ঘটেছে যে কোনো কাজ আমরা করব তো ভাবি শুধু ভাবতে ভাবতে এতটা টাইম আমাদের পেরিয়ে চলে যায় আলটিমেট আমরা কাজটাই করতে পারি না আমি অনেক স্টুডেন্টকে দেখেছি তারা পড়াশোনা করতে তো বসে তারা ভাবে আমি এই সাবজেক্টটা বা এই টপিক্সটা আমি পড়বো কিন্তু দেখবেন ও পড়ছে না ও ভেবেই যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা পেরিয়ে গেছে আলটিমেট দেড় ঘন্টা পর যখন ও পড়ে উঠবে তখন কিন্তু আলটিমেট দেখা যাবে ও কিছুই পড়েনি তো এইরকম আমাদের সাথেও ঘটে থাকে একটা কথা বন্ধু মাথায় রাখবেন এ জীবনে কখন কি হয়ে যাবে আমরা কেউই বলতে পারবো না অতএব আপনি যে কাজটা করতে চান সেটাকে যে কাজটা করলে আপনি খুশি অনুভব করেন সেটা আজকেই শুরু করে দিন কারণ আপনি যদি শুধু ভাবতে থাকেন তাহলে আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন তাহলে আপনাকে কাজটাকে শুরু করে দিতে হবে এবং কাজ শুরু করাটার মধ্যেও কিন্তু একটা খুশি অনুভব করবে আপনি দেখবেন আমরা কিন্তু কখনো খেলতে খেলতে বোরিং হয়নি হয়েছে কি কখনোই হয়নি কিন্তু আমরা কাজ করতে করতে কিন্তু অনেক সময় প্রেশার হয়ে যায় বোরিং হয়ে যায় অতএব আপনার কাজটাকে আপনি খেলা বানুন এবং এই ভাবনা চিন্তার একটু পরিবর্তন করে সবসময় ভাবার দরকার নেই কিছুটা সময় আপনি ভাবুন বাকি টাইমটা আপনি আপনার কাজের পিছনে দিয়ে দিন দেখবেন একটা সুন্দর একটা লাইফ একটা হ্যাপি লাইফ কিন্তু আপনি পেতে পারেন তো তারপরের পয়েন্টে আমরা চলে যাব নাম্বার ফোর্থ উপায় আজকে বাঁচুন বলবেন এটা আবার কীরকম আমরা তো বেঁচে আছি অবশ্যই আমরা বেঁচে আছি কিন্তু আজকে বাঁচার মধ্যে আর বেঁচে থাকার মধ্যে কিন্তু একটা অনেক পার্থক্য রয়েছে আচ্ছা আমাকে বলুন আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম আমরা অতীত নিয়ে চিন্তা করি না শুধু করি না নয় অনেক চিন্তা করি এবং আমার আগে এগোনোর জন্য যদি আমার পায়ে কেউ শিকলটা বেঁধে রেখে থাকে সেটা কিন্তু আমার অতীত একটা হাতির বাচ্চাকে যখন তার মাউথ যখন তাকে নিয়ে আসে ছোট বাচ্চা থাকে তাকে তার পায়ে শিকল বেঁধে দেয় ওই হাতির বাচ্চারা ওই শিকলটাকে প্রচুর ছেঁড়ার চেষ্টা করে কিন্তু ছিঁড়তে পারে না পারে কি নিশ্চয়ই পারে না সেই হাতিরা কিছু বছর পরে পাঁচ বছর সাত বছর দশ বছর পরে একটা বিশাল হাতিতে পরিণত হয় তাকে কিন্তু একটা ওই ছোট্ট একটা শিকল দিয়ে তার মালিক বেঁধে রাখে সে চাইলে কি স্যারকে ছিঁড়তে পারতো না পালিয়ে দিতে পারতো না কিন্তু তার সাবকনশাস মাইন্ডে ঢুকে গেছে ও ওটাকে ছিঁড়তেই পারে না ছেঁড়ার চেষ্টাও করে না কেন সে অতীতে বহুবার চেষ্টা করেছিল পারেনি আমাদের জীবনটাও কি হয় এই রকমভাবে যদি আমরা দেখি বহুবার আমরা করতে তো চাই প্রচুর কিছু করতে চাই কিন্তু অতীতের এক্সপিরিয়েন্স আমাকে করতে দেয় না অতীতের ফেলিওর আমাকে করতে দেয় না তাই আমি বলবো অতীতটাকে ভুলে যান আর ভবিষ্যতে কোথায় যাবেন কিভাবে করবেন কি করবেন সেটাও ভুলে যান হ্যাঁ ভাবনা পরিকল্পনা সব কিছুই দরকার আছে সব কিছুই করবেন কিন্তু পরিকল্পনার পিছনে এতটা চলে যাবেন না যে আজকের আনন্দটা বা আজকের দিনটাকে উপভোগ করতে আপনি ভুলে যাবেন তাই প্রত্যেকটা দিন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা সময় খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট সবসময় আপনি আজকের জন্য বাসুন নিজের জন্য বাসুন প্রত্যেকটা সেকেন্ডকে উপভোগ করার চেষ্টা করুন নাম্বার ফাইভ অন্যকে সাহায্য করুন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা নিজের হৃদয় দিয়ে যখন আপনি অন্য কাউকে সাহায্য করেন তখন এক অদ্ভুত এক ভালো লাগা এক প্রশান্তি আপনাকে ছুঁয়ে যাবে আমরা আসলে অন্যকে সাহায্য করার মাধ্যমে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করি নিজের ভিতরে সুপ্ত থাকা অনুভূতিগুলোকে বের করে আনতে সাহায্য করে যখন আমরা আলাদা কাউকে সাহায্য করি হতে পারে একজন বয়স্ক ব্যক্তি রাস্তা পার হতে পারছেন না আপনি কি করলেন ওনার হাতটা ধরে ওনাকে একটু রাস্তাটা পার করে দিলেন বা আপনার বাড়িতে সারাদিন যে মানুষটা কঠোর পরিশ্রম করে কাজ করছে তাকে একটা ছোট্ট উপহার কিনে দিলেন বা এরকম হতে পারে আপনার বাড়ির কাছে কেউ টাকা পয়সার জন্য পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারছে না খুব প্রবলেম হচ্ছে তাকে একটু উপকার করলেন আর এই রকম যদি আপনি দু একটা উপকার করেন তাদের দরকারে যদি মানুষের কাছে গিয়ে দাঁড়ান তাহলে আমার মনে হয় না যে আপনার থেকে সুখী মানুষ এই দুনিয়াতে কেউ হতে পারে দরকার শুধু একটা সাহায্যের হাত একটু আসটু সাহায্য দু একটা ভালো মন্দ কথা মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আপনি যদি অন্য কারো মুখে হাসি ফোটাতে পারেন তাহলে অবশ্যই সব দিন আপনার মুখেও কিন্তু হাসিরা ফুটে থাকবে তাই অবশ্যই আপনি অন্য কাউকে সাহায্য করুন আর আপনি যদি আলাদা কাউকে সাহায্য করেন উপরওয়ালা আপনাকে কিন্তু সাহায্য করবে আপনি যত কিছু সংগ্রামে পড়ুন না কেন যেরকম প্রবলেমে পড়ুন না কেন ওই প্রবলেম থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন তো যে পাঁচটা উপায় আমি বললাম আশা করি সবাই বুঝতে পারলেন আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে আজ থেকে অ্যাপ্লাই করে দিন কারণ বুঝে বা শুনে তো কোনো লাভ নেই আমাকে অ্যাপ্লাই করতে হবে কারণ যে জিনিসটা আমি জানছি সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবনে অ্যাপ্লাই না করতে পারবো আমরা তা আগে এগোতে পারবো না মর্নিং ওয়ার্ক করলে সকালে হাঁটলে আমাদের শরীর ভালো থাকে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু শরীরটা তারই ভালো থাকবে যে কিন্তু সকালবেলা হাঁটবে তাহলে আপনি যদি সত্যি আপনার জীবনে সুখী হতে চান অতএব যে পাঁচটা পয়েন্ট বা যে পাঁচটা উপায় আমি বললাম অবশ্যই সেগুলাকে ফলো করুন সেগুলাকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন এবং আরও পাঁচটা পয়েন্ট রয়েছে আমরা নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ওগুলা নিয়ে মাইন্ডেড ফ্রেন্ডস যদি আমার ভিডিওটা আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার কাছে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যদি এই ভিডিওটা কারো খুশি থাকার জন্য কাজে লাগতে পারে অবশ্যই তাকে শেয়ার করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন অল বটনটাকে ক্লিক করে দেবেন তাতে সমস্ত ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আজকের মতো এত দূর নেক্সট কোনো দিন কোনো একটা টপিক্স নিয়ে কথা হবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ